আসলে আমাদের বড় বড় কিছু মানুষের কাছ থেকে যখন আমরা অ্যাডভাইস নিতে পারবো তখন দেখা যাচ্ছে যে আমাদের ওইখান থেকে মানে মানসিক যে চেঞ্জটা মানসিকতার যে চেঞ্জটা যে আসলে আমি এতদিন তো চিন্তা করতাম একাই হয়তো বা আমার দ্বারা কি সম্ভব হতে পারে যে একটা মুদি দোকান বা একটা ডিসপেন্সারি বা একটা আমার চাকরি যে আমি একাই একা মানে ব্যক্তির জন্য কিন্তু যখন দেখা যাবে যে আমরা এই যে বড় বড় মোটিভেটেড যাদের চিন্তা ভাবনা আছে বা যারা করতেছে তারা দেখবেন যে একটা মানুষ একটা মানুষে না হলেও তার বিশটা প্রতিষ্ঠান আছে পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে একশো প্রতিষ্ঠান আছে অথবা একটা মানুষ একটা প্রতিষ্ঠানই করছে কিন্তু সেখানে পাঁচ হাজার জনের কর্মসংস্থান করছে এই পাঁচ হাজার জন আমরা যখন চিন্তা করি যে পাঁচ হাজার জন কেন যে আমি একটা দোকানে তিনজনকে রাখবো এই তিনজনকে রাখাও কিন্তু আমরা বিশ্বাস পাই না লাস্টে দেখা যায় যে আজকে বিক্রি হয়েছে এত টাকা টোটালি মাল মানে আমার কেনা ছিল সাপোজ পাঁচশো টাকার মাল আমার বিক্রি হয়েছে কিন্তু আমার ক্যাশে দেখি সাড়ে চারশো টাকা কি হয়ে আছে আমি মোহাম্মদ তৌফিক হাসান আমার হোম ডিস্ট্রিক্ট দিনাজপুর আমি সিভিল ডিপার্টমেন্ট থেকেই পলাশবাড়ি পলিটেকনিক থেকে বের হয়েছি ষোলো সালে আর এখন আমি বিএসসি করতেছি ওয়াল ইউনিভার্সিটিতে এখন আমি জয়দেবপুর গাজীপুরে আছি আর কি এখানে আমি মেসে আছি এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয় খরি তোমাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হয়েছে তুমি যদি একটু আনমিউট করে নিতে হ্যাঁ আনমিউট হয়েছে তোমার তুমি এখন বলো ওইখানে মানে নেটেরও প্রবলেম হচ্ছে না হ্যালো হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলো এখন শোনো পরে তুমি তো হয়তো বা এখানে নতুন আসছো আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি আসলে আমাদের এইখানে মূলত সবারই উদ্দেশ্যটা হচ্ছে যে ব্যবসা নিয়ে আমরা শেয়ারিং করব যে ব্যবসা জানে বা যে হচ্ছে করতেছে এইরকম হয়তোবা আমাদের অনেক পার্টিসিপেন্ট আসবে হয়তোবা এখনো ওইভাবে কি আসতেছে না তো আমরা ধীরে ধীরে হয়তোবা মানে নিয়ে আসবো তাদেরকে বা এখানে আমরা ভালো কাউকে আরো মাঝে মাঝে ইনভাইট করব যে যারা আমাদেরকে উপদেশ দেবে বিজনেস বিষয়ক তো আমাদের আসলে গ্রুপে যখন দেখা যাবে পার্টিসিপেন্ট অনেক থাকবে আমরা তখন হয়তো বা নতুন কাউকে যেমন গতদিনে আমাদের হাসানুর এই কথাটা বলছিল তো যে আমরা আসলে কাউকে হয়তো বা এমন কাউকে অ্যাডভাইজার নিয়ে আসবো এখানে যে যে কোনো বিষয়ে আমাদেরকে তারা আইডিয়া দেবে আরো ভালো কিভাবে আমরা একজন ব্যবসায়ী হতে পারবো আমরা আসলে চাকরির প্রতি ঝুঁকে না থেকে যাতে আমরা একটা নিজস্ব প্রতিষ্ঠান করতে পারি বা নিজস্ব একটা বিজনেস পরিকল্পনা করতে পারি আমরা কোথা থেকে আসলে শুরুটা করব এই জিনিসগুলো নিয়ে কি আমরা চর্চা করব বা আমাদেরকে অ্যাডভাইস দেবে তো আমরা এইরকম কাউকে মাঝে মাঝে নিয়ে আসব আর এর মধ্যে আমাদের যার মধ্যে যা জানা আছে যার মধ্যে যা প্রতিভা আছে আমরা এগুলো শেয়ার করব আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া বাসা হচ্ছে রংপুরে পড়াশোনা করছি doctor M A Wajid Mia textile engineering college Pirganj Rangpur department of wet processing engineering second ইয়ারে আর সেই সাথে ফাজিলে পড়াশোনা করছি ধাপ সাতগড়া বাইতুল মোকাররম মডেল কমিউনিটি মাদ্রাসা ফাইনাল ইয়ারে তো এখন তুমি থাকতেছো কোথায় আমি এখন থাকি পীরগঞ্জে আমাদের যে ডক্টর এম এ অজিত মিয়ার টিস্টার ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে এখানে আমি সেকেন্ড ইয়ারে পড়াশোনা করি আচ্ছা যাক তাহলে <clears throat> আমাদের ফরিদ মিয়ার বাসাও আরেকটা কথা বলি জি আর হচ্ছে আমি একটা প্ল্যাটফর্মে কাজ করে থাকি আমাদের প্ল্যাটফর্মটা এটা মানে কাজ হচ্ছে বাংলাদেশে যারা ক্ষুদ্র এবং মাঝারি ধরনের উদ্যোক্তা রয়েছে আমরা তাদেরকে নিয়ে কাজ করে থাকি তাদের প্রোডাক্টটা দেশ কিভাবে বর্ডার ক্রস করা যায় এবং কিভাবে বিদেশি বারগুলো ধরা যায় সেই হিসেবে আমরা কাজ করে থাকি জি ধন্যবাদ ভাই সালাম আলাইকুম সবাইকে গত শুক্রবার আসলে আমরা ছিলাম বেশ কয়েকজন সে তুলনায় আমি দেখতেছি যে গত শুক্রবার আমরা যে ধরনের প্রত্যয় নিয়ে যে কাজগুলো নিয়ে হয়তো এগোচ্ছিলাম আজকে আর অনেকটা ব্যত্যয় হয়েছে আর কি তো আমরা যারা পার্টিসিপেন্ট ছিলাম মোটামুটি শেষমেশ হয়তো আট জনের মতো ছিলাম আমাদের একটা মানে নিয়াত ছিল যে আমরা মিনিমাম দুইজনকে নিয়ে আসবো তো সে জায়গা থেকে আমি মোটামুটি কভার করেছি যেমন তৌফিক রায়হান এবং আমার অনেকগুলো আরো গ্রুপে খুব বলছি অবশ্য হয়তো অনেকেই থাকে না মানে সবাই বিশেষ করে এই ধরনের অ্যাপস গুলো ইউজ করে না বা রাত নয়টা মানে গ্রামে থাকি কেউ কেউ হয়তো অনেক রাত রাত নয়টা মানে অনেক রাত আর যারা শহরে থাকে হয়তো কর্মব্যস্ততার মধ্যে তাকে হয়তো আসতে পারে না বা কেউ ইন্টারেস্টেড না এরকম বিষয়টা তো আফটার অল যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আসলে এখানে যারা থাকবে এখানে তারাই থাকবে যাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে এন্ড অফ দ্য ডে তারা একদিক ব্যবসায়িক কোনো একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে হয়তো নিজে উদ্যোক্তা হবে শুধুমাত্র নিজে অন্য অফিসে জব করবে না হয়তো কাউকে জব দেওয়ার একটা চেষ্টা করবে মাত্র বা ইনশাল্লাহ সফলতাও পাবে তো এই ক্ষেত্রে থেকে ইয়া করা তো এই বিষয়গুলো নিয়ে বেশ কিছুদিন আগে থেকে আমার আমাদের সার্ভার ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল তো উনি হঠাৎ করে আমি ওনার ফেসবুক পোস্টে দেখতে পাই যে মিটিং এরকম কন্টিনিউ করতেছেন আর কি এভরি ফ্রাইডে রাত নয়টায় আর কি তো এই জন্য গত শুক্রবারে আসা এবং বিজনেস সম্পর্কিত অনেকগুলো তথ্য এখানে আমরা জানতে পারবো বা আমরা জানাতে পারবো এটা যার এক্সপিরিয়েন্স আছে সে শেয়ার করবে এবং যার এক্সপিরিয়েন্স নেই সে এখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে এটাই আর কি তো সম্ভব সেটুকু নিয়েই থাকবে ইনশাল্লাহ আর যদি আর হয়তো আর মেম্বার কালেকশনের বিষয়ে যারা থাকবো তারা ইনশাল্লাহ ধীরে ধীরে করবে এ নিয়ে আসলে দুঃখিত হওয়ার কিছু নেই আর মিটিং এর জন্য আমার মনে হয় জুম সবচেয়েই ভালো হবে এর বাইরে অন্য কোনো কিছু রিপন খুব ভালো অবশ্য কিছু কথা বলছো আমাদের বড় বড় কিছু মানুষের কাছ থেকে যখন আমরা অ্যাডভাইস নিতে পারবো তখন দেখা যাচ্ছে যে আমাদের ওইখান থেকে মানে মানসিক যে চেঞ্জটা মানসিকতার যে চেঞ্জটা যে আসলে আমি এতদিন তো চিন্তা করতাম একাই হয়তো বা আমার দ্বারা কি সম্ভব হতে পারে যে একটা মুদি দোকান বা একটা ডিসপেন্সারি বা একটা আমার চাকরি যে আমি একাই একা মানে ব্যক্তির জন্য কিন্তু যখন দেখা যাবে যে আমরা এই যে বড় বড় মোটিভেটেড যাদের চিন্তা ভাবনা আছে বা যারা করতেছে তারা দেখবেন যে একটা মানুষ একটা মানুষে না হলেও তার বিশটা প্রতিষ্ঠান আছে পঞ্চাশটা প্রতিষ্ঠান আছে একশো প্রতিষ্ঠান আছে অথবা একটা মানুষ একটা প্রতিষ্ঠানেই করছে কিন্তু সেখানে পাঁচ হাজার জনের কর্মসংস্থান করছে এই পাঁচ হাজার জন আমরা যখন চিন্তা করি যে পাঁচ হাজার জন কেন যে আমি একটা দোকানে তিনজনকে রাখবো এই তিনজনকে রাখাও কিন্তু আমরা বিশ্বাস পাই না লাস্টে দেখা যায় যে আজকে বিক্রি হয়েছে এত টাকা টোটালি মাল মানে আমার কেনা ছিল সাপোজ পাঁচশো টাকার মাল আমার বিক্রি হয়েছে কিন্তু আমার ক্যাশে দেখি সাড়ে চারশো টাকা কি হয়ে আছে এটা কেন হচ্ছে তার মানে আমি যদি এই রিলেটেড প্রযুক্তি নিয়ে যদি কাজ করতাম তাহলে হয়তো আমার ওইটা হতো না তার মানে আমাদেরকে তাহলে ওই জায়গাটাতেও আর কি মানে মোটিভেটেড হতে হবে তো তারপর দেখা যাচ্ছে যে আমি এখন ব্যাংকে টাকা রাখতে গেছি ব্যাংকে টাকা রাখতেছি ভাবতেছি যে ওখান থেকে হয়তো আমার টাকা টাকাই থাকবে কিন্তু বছর শেষে দেখা যাচ্ছে যে আমার টাকা আসলে কমে গেছে এটা যায় তো এটা কেন যায় তো এই যে এই এক্সপিরিয়েন্স গুলো তার মানে কি আমাদের এখন আসলে একজন ব্যাংকের লোকের সাথে কথা বলা দরকার হয়তোবা ভালো পর্যায়ের যে আমাদেরকে এইগুলো স্বচ্ছ আইডিয়া দিতে পারবে তাছাড়া যদি আমরা এখন ওই এলাকায় যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু আমাদেরকে সবসময় হয়তো উৎসাহিত করবে যে হ্যাঁ আপনি নেন বা টাকা রাখেন এটাই কিন্তু আসলে অভ্যন্তরীণ ব্যাপারগুলো এত কিন্তু বলে না তো অভ্যন্তরীণ ব্যাপারগুলো আমাদের জানার জন্য অবশ্যই আমাদেরকে ভালো লোক এখানে অ্যাটেন্ড করাইতে হবে তো গ্রুপটা তাহলে খুলতেছি হচ্ছে মিটিং রুম নামেই এম ডাবলই টিআইএনজি মিটিং আর ডাবল এম মিটিং রুম গ্রুপটা ওইটাতে তাহলে সবাই আমরা অ্যাড হব এবং আমরা যাতে প্রতিনিয়ত পার্টিসিপেন্ট বাড়াইতে পারি এটার জন্য আমাদের যা যা এখন আর কি করা দরকার বাকি যা যা করা যায় আমরা এটা ট্রাই করে যাব আর হচ্ছে এইভাবে আমরা যখন দেখা যাচ্ছে যে আমাদের পার্টিসিপেন্ট বেড়ে গেল তখন আমরা হয়তো বা ওই যে আমাদের যে গুলান এগুলোতে কি আমরা মানে আমরা তখন পরিকল্পনাগুলো নাকি বাস্তবায়ন করতে পারবো যে আমরা এইভাবে তবে আসলে লেগে থাকতে হবে বিজনেসটা এমন এক জিনিস যে লেগে থাকতে হবে এখানে যে আসলে কি হবে এই সময়গুলো দিয়ে আমার কি হবে এই যে এই এইটা যারা ভাবছে যে আমার আজকে কি লাভ হইলো এই যদি প্রতিদিনের লাভটা দেখতে যদি চায় তাহলে আর সে কিন্তু ভালো কিছু আর করতে পারবে না এখন দেখা যাচ্ছে যে যদি মনে করি যে আজকের দিনটাকে আমি ইনভেস্ট করব মানে যে আমার সময়টাকে আমি ইনভেস্ট করব আপাতত ব্যাংকে রাখি দিলাম সময়টাকে কিন্তু লাভ অন্য এক সময় করব তাহলে দেখা যাবে যে আসলে কিছু করা পসিবল কিছু করা যাবে বা যারা আসলে এখন বর্তমান কিছু করতেছে তারা আসলে এভাবেই গেছে তাদের তো লাইফ স্টাইল গুলো তাদের তো মানে কিভাবে সে উঠে আসছে তাদের আসলে জীবনীগুলো পড়লে বোঝা যায় যে তারা কত কষ্টে আজকে ওই জায়গাতে তো এই জায়গাটা কি আমাদেরকে এখন কেটে ওঠার জন্য হয়তো আমরা এই যে শেয়ারিং করতে করতেই আমরাও একটা সময় মনে করবো না আমার দ্বারাই কেন হবে না এরকম লোক আছে অথচ শুধু বলে যে আমি এই ওষুধ দিয়ে আসলাম কিন্তু তার ব্যাগ কোনোদিন দেখতে দেয়নি আজ পর্যন্ত অথচ সেই লোকগুলো দেখবা যে গ্রামের মধ্যে খুব ভালো যে উন্নত যে করবে বা একটা সামাজিক ভাবে যে তার যে একটা ভালো একটা যে ইয়ে থাকবে এটা কিন্তু থাকে না তারা হ্যাঁ হয়তো বা হ্যাঁ। ওখানেই করতেছে কিন্তু তারা কারোর সাথে শেয়ারিং করে না তারা ওইখান থেকে যেটা করতেছে আর আমার মনে হয় তারা শেয়ারিং করলে হয়তো আরো ভালো আর কি লাভবান আরো হইতো কারণ তখন একটা প্রতিযোগিতামূলক একটা গিয়া শুরু হইতো আমি এইবারে এক বিঘাতে তিরিশ মন ফেলাইছি আরে অমুক তো পঁচিশ মন ফেলাইছে তার কাছ থেকে একটু অ্যাডভাইস নিয়ে আসি হ্যাঁ সে বললো পরের বার দেখা গেল হ্যাঁ সবাই পঁচিশ ফেলাইছে কিন্তু সে আবার নতুন জায়গা থেকে একটা অ্যাডভাইস নিয়ে আসা সে তিরিশ মন ফেলাইছে এইভাবে এইভাবে তো আগাইতে হবে গবেষণাগার বা করে সে সে তার বিষয়টা হচ্ছে ছোটখাটো বিষয় মনে করেন আপনি যেটা বললেন যেটা হচ্ছে বুদ্ধিমান লোকের কাজ যে হচ্ছে আজকে এটা হইতেছে যে আমি বিশ মন ফলাইছি তো শিখাই দেয় একজনের বিশ মন ফলাবে আমি তিরিশ মন ফলাবো কিন্তু সে কি করবে ওই বিশ মন তার বিশ মন বিশ মন তো থাকবে আর নিচের গুলো যেন আরো কমায় কমে যায় দিন দিন সেই ব্যবস্থা করতেছে পারলে দরকার বেশি বোঝার চেষ্টা করতেছি বা যারা এখন একবার এস্টাবলিশ আমরা সবাই শেয়ার করে আসলে আগাই কারণ এখানে কিন্তু আমার লস নাই তোমার লস নাই এটা আসলে কারোই লস না আমরা যদি এমন করতে হবে যে টার্গেট করা যাবে না যে আমি অমুকের পকেটে বিশ টাকা আছে আমি ওই টাকাটা আমার পকেটে ঢুকাবো এটা না আমি অন্য এক জায়গা থেকে আমি আমার যে আমি নিজে কষ্ট করে আমি বিশ টাকা আনবো অন্য জায়গা থেকে আমি কারো পকেটের টাকার চিন্তায় থাকবো না তো এই জিনিসটাই কি আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিন্তু আসলে অনেকেই মনে করি যে অমুকেরটা আমি নেবো অমুকেরটা নেবো ওই যে অমুকের জমি কোন দিন বিক্রি করবে আমি ওইটা টার্গেটে থাকবো অমুকে কোন দিনে করবো এই যে এই টার্গেট গুলো আসলে আমরা যদি না করি আমরা সব সময় উপরের দিকে একটু টার্গেট করব এবং নিজে যে অবস্থানে বর্তমান আছি ওই অবস্থানটাকে আরেকজনকে ছেড়ে দেব দিয়ে তার উপরের অবস্থানটা থেকে আমাদেরকে যাওয়ার চেষ্টা করতে হবে সব সময় এই চিন্তাটা করতে হবে যে আজকে আমি যদি তৌফিক মনে করো যে আজকে আমি যতটুকু জানি এটা আমি আরেকজনকে জানাই দিয়ে আমি আমার ওই যে উপরের যে ভাইটা আছে বা অমুক যেরকম জানে আমি ওই জায়গাটাতে যাব আর তোমাকে যাইতে গেলে চর্চা করতে হবে আর চর্চা করতে হলে তোমাকে হয়তো বা সামনে যাকে পাবা তাকে আর কি তো এই জিনিসগুলো যে নিচের গুলাকে দিয়ে আমরা আমাদের উপরে অবস্থানটাতে যাওয়ার সবসময় কি চেষ্টা করব তো আসলে স্বার্থ সবারই আছে যেমন বললাম এটা হয়তো আমার স্বার্থ আমার স্বার্থটা কি যে আমি এই যে সবার কাছ থেকে তোমাদের কাছ থেকে একটা যে ইয়া পাবো সবার কাছ থেকে একটা আমি আইডিয়া যে পাবো এই আইডিয়াটাই আমার অনেক মূল্যবানী এই যে যেমন আজকে পেজ ভালো হবে না গ্রুপ ভালো হবে না ইউটিউব ভালো হবে কিছুটা হলেও তো একটা আইডিয়া আসছে আমার আসছে হয়তো বা একজনের কথা শুনে আবার ওই আরেকজনের আসছে আমার কথা শুনে এইভাবে এইভাবেই তো আমরা তো ডেভেলপ হব এখন চিন্তা করবো আমরা হয়তো এখানে যদি পাঁচশো জন যদি অ্যাটেন্ড করি আমরা এই পাঁচশো জন আরো হয়তো পাঁচ হাজার জনকে আমরা মোটিভেটেড করতে পারবো তো এটা করলে তো আসলে আমার তো লস তো নাই আমি তো সবার গুলোই নিলাম সবাই সবার গুলো আমরা নিয়ে নিছি আমরা এই পাঁচশো জনে মনে করো পাঁচশো স্কোয়ার হয়ে গেলাম তো সবারই তো বেড়ে গেল তো আমাদের এই চিন্তা ভাবনা থেকেই মানে বাড়াইতে হবে আমরা যাতে এটা ইয়া করতে পারি তো আমরা আমাদের মেইন যেটা উদ্দেশ্য আমাদের আসলে পার্টিসিপেন্ট আরো বাড়াইতে হবে আমাদের ইনশাল্লাহ গ্রুপটা দেখি কালকের মধ্যে ক্লিয়ার করে ফেলবো আর সবাই যাতে আর কি আমরা এভাবে কি নিয়ে আসি যেমন আজকে আমাদের তৌফিক নতুন আসছে তো এই তৌফিক আবার সামনের দিনে আরো দশজনকে আরো নিয়ে আসার ট্রাই করো কারণ তোমাদের ফ্রেন্ড সার্কেল গুলোকে আগে আনো নিয়ে আসতে আসতে আমরা তখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে বড়দের কি খোঁজ পাবো নিয়ে আসবো ভালো ভালো হ্যাঁ, ইনশাল্লাহ সামনে মিটিং এ আমি আরো দুই চারজন বেশি নিয়ে আসবো ইনশাআল্লাহ আর এটা সবারই প্রতিক্রিয়া থাকবে ফরিদ তুমি কি শুনতে পাচ্ছ একটু যদি আনমিউট করে বলতো জি আঙ্কেল শুনতে পাচ্ছি আপনার কথা আমি হ্যাঁ তাহলে তোমারও টার্গেট থাকবে তুমি সামনের সপ্তাহে অন্তত বেশ কিছু জনকে এখানে মানে আসলে আমাদের উদ্দেশ্যটা তো তুমি বুঝতে পারছো বা মানে বুঝে উঠতে পারছো না যে আমরা আসলে কি উদ্দেশ্যে এটাকে আগাইতে চাচ্ছি জি জি বুঝতে পারছি আপনাদের কথা বুঝতে পারছি হ্যাঁ এইটাই যে আসলে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গাতে থাকি তো আমরা অথবা ঢাকায় আছি বেশ কয়েকজন আরো যেমন গতকাল গত দিনে আমাদের কুষ্টিয়া থেকে অ্যাটেন্ড করছিল তো আমরা বিভিন্ন জায়গা থেকে যখন অ্যাটেন্ড করবো অথবা কুষ্টিয়ার পরিবেশটা সম্পর্কে আমরা জানতে পারছি কিছুটা বা জানতে পারবো এরকম প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে যদি আমাদের দুই চার পাঁচ দশজন করে থাকে আমরা আসলে সব জায়গার পরিবেশটাও বুঝতে পারবো কোথায় কোন বিজনেস হবে কাকে দিয়ে হেল্প হবে আমরা হয়তো এখান থেকে এই জিনিসগুলো অনেকটা বের করে নিয়ে অন্তত স্বল্প পুঁজিতে বা যাদের পুঁজি আছে তাদের পুঁজি দিয়ে যেভাবে হোক আর কি আমরা হয়তো আর কি নিজেদের ডেভেলপ করতে পারবো এবং আশপাশের লোকজনদেরকে আর কি ডেভেলপ করতে পারবো তো আমরা যাতে এটা করতে পারি আমাদের আসলে এই টার্গেটটাই থাকতে হবে আর হয়তো আজকে আমাদের সেই রকম কোনো প্রাণবন্ত আলোচনা হয়নি আমরা যাতে মার্কেটিং আমরা ব্যাংকিং তার কিভাবে ম্যানুফ্যাকচারিং তারপর কিভাবে আসলে এই জিনিসগুলো করতে হবে আমরা যাতে এইগুলোকে আরো ডেভেলপ করতে পারি এই জিনিসগুলোকে আমাদেরকে আচ্ছা, আচ্ছা, এখন তৌফিক তৌফিক কিছু যাবে হ্যাঁ থাকে তৌফিক কিছু আর কি বলতে পারো যাবে একটা ছেলে যাবে হ্যালো আমার কথা কি হ্যাঁ। শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলো হ্যাঁ ভাই সবচেয়ে বড় কথা যেটা আমি যেটা বললাম যে আপনি গ্রুপ করলে ভালো হয় না কি করলে ভালো হয় আমরা আপনাকে সহযোগিতা করব যাতে লোকজন যাতে বেশি হয় যাতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা বাড়ে যত জন পাবো আমরা তত মতামত পাবো তত মানে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে ওঠে মহাতল মহাদেশ সাগর অতল যাই হোক আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আর কি প্রোগ্রামটা বড় করতে পারবো আর অনেক কিছু জানতে পারবো এ কারণে আমরা প্রত্যেক সপ্তাহে যে কয়জনই হোক আমরা বাড়ানোর চেষ্টা তো অবশ্যই করব কিন্তু আমাদের মিটিং থেমে থাকবে না যে কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতেই থাকবো দেখা যাবে তখন আস্তে আস্তে আমাদের সবকিছু ডেভেলপ হয়ে যাবে এই প্রত্যাশাই করছি আর কি আমি আর আমি সর্বোচ্চ সহযোগিতা এবং চেষ্টা করব যাতে আমরা মানে সাকসেস হতে পারি সবাই এই জন্য আর কি ইনশাল্লাহ